তই ইয়তো যিবা নেকি বাংলাদেশৰ পুলিচৰ তৰফতো ৰোহিংগীয়া পোন্ধৰজনৰে দৰি হৰে যিবা নেকি মিষ্টাৰ মুহিবুল্লাৰে মাৰ্ডাৰ গজে দে ইন্নানৰ কেছৰ বাজা দিয়ৰে পোন্ধৰজন ধৰি বাদে ইনভেস্টিগেশ্যন যিবা নেকি তাজেৰাত আছে তাজেৰাত গজে দে এৰে চাৰিজনে জবাব দিয়ে দে চাৰিজনে হৈয়ে দে যিবা নেকি আৰ্চাৰ কমাণ্ডাৰে অৰ্ডাৰ দি মাৰা বায়ে বুলি হৈ এদিল্লা দিয়ে বলি হয়ে পুলিশর তর্গত হয়ে দেয় মোতাবেক অন্য অন্য নিউজর মাদে লিখে দেয়া আছে বুঝনে তো কিন্তু ইন্নানোর দাঁত ভাঙা জবাব দিয়ে আরশাদ তর্গতু তাই আরশাদ তর্গতু এড়ে ইতার আর টুইটার মাদে টুইট করে লেখে দে আবারও অদে যেন নাকি মুহিবুল্লার কেস আছে ইন্নানোরে আরে বাজাইতে বললা স্যার আরা যেন নাকি মিস্টার মুহিবুল্লার কেস আছে নানান মাদে আরা হনো বাজা নাই আরাই নানান মাদে নাইও আরাই সাপ সাপ করে ইয়ার আগিয়ে হইয়ে ইয়াইয়ে হই আরাই নানান মাদে হনো বাজা নাই কেস নানান মাদে মিস্টার মুহিবুল্লার কেস নানান মাদে আরা মানে কি আরা ক্লিয়ারলি আরা সাপ সাপ করে হই দিতে ইয়ানান মাদে আরা হনো ইমপ্লভ নাই ইমপ্লভমেন্ট নাই আরা এটা হনো বাজা নাই নানান মাদে মিস্টার মুহিবুল্লার কেস না দেই বা ইবারে হন মাঝে নারা ন জানি আর আত্মর ভূত ইবারে অড়াল দিয়ে দিও ন মারি বললা আর আই কেস ন জানি এইবারে মানে কি আর আত্মর ভূত মাঝে দে ন রে তারা টুইটার না দিলে কে ইয়ার পরে আরো মানে কি যিবানি কি একুশ তারিখত ফলাইয়া ওয়াইসির যিবানি কি কনফারেন্স আছে এবার চলিব এন হয়তো স্যার তো এই ওয়াইসি অদ্য ইউএনর কি মিটিং আছে মিটিং মাদে আড়ারে হরাব বানাই বললা এইবা গুয়াই তারা থরজ তরিকা নেলায়ে দে টিয়া হাইরে এ মানে কি এন্দিলা রিয়া বুঝনে তো ইতারা গ তরজ নেলায়ে দে আড়ারে হরাব বানাই বললা ইতারার মন্তু যিবানি কি কম্প্রেস আছে যিবানি কি মিটিং আছে এ ওয়াইসি অধ্যা ইউএনর মাঝে যিবানি কি মিটিং আছে এ মিটিং মাদে আড়ারে হরাব বানাই বললা আরারে মানে কি গিয়া করে বললাই তারা গোয়া মানে কি বাহানা নেলায় দে এন হয়তো সারবা ভাই আইন বুঝনে তই ভাই আইন ইন হনে করার বুঝনে যিবা নাকি উড়ে মানুষ যদি এটা ইনভেস্টিগেশন করে ওরে সাতজনে জবাব দিয়ে এন হয়তো স্যার বুঝনে তিন হনে গড়ার আগে নান বাবা ভরি মারাত তো আর কিয়াল্লা অদ্দে কিয়াল্লা জিন নাকি পনেরো জন ধৈর্য হর ইন লুঙা লুঙা আর সাল্লা হোনা বাসা নাই মানুষিন সাতজনে উল্টা জবাব দিয়ে হর তো জেন্দিলা দিব দক লুমা হন আর সাল্লো বাজা নাই জেন্দিলা হদিন মানুষ যে তারা নাকি তো ভারে টিয়া দিয়ে তো ভারে ইতার ফায়দা লাগ হন কিছু দাহাইয়ে তো ভারে জিন্দিকি আর আর আজাদিন নসাদ দে আর আর রোহিঙ্গিয়ার ওয়াফিস গরিবল্লা ন সাত দিন দিলা হদিন অ্যাক্টিভিস্ট কোয়ালাই কোয়ালাই দেশ বিদেশে দূরের দে আছে ইউরোপ আমেরিকা মাদে ইতারা ওই তোফারে টিয়া দিয়ে রে তোমার রে সুরাই মারা তোমার দিল্লা হন হইরে হবাই দেন দিল্লা ওই তোফারে তই আর ইতারা লুয়া লুয়া আর সাল হন তালুক নাই ইতারা হদিন গুন্ডাগিরি করতে ধরে জিন্দিগি অন্যতম জীবন নামর উপরে নাম নলর গুন্ডাগিরি করতে ধরি মানুষ তো ইতারা তোদের ফাঁক খাই তোদের আরসার বড় তুলি দিয়ে দেখা যাওয়া আরসার তো তো মো ভাঙা জবাব দিয়েওয়া তো ভাই ইন্নান আসল বা হানা খেলা নেলাইয়েন হইলে যিবা নাকি ওআইসির পাকিস্তানের মাঝে যিবা নাকি প্রেস কনফারেন্স চলিব এই কনফারেন্সের মাঝে আরসারে হরাপ বানাই বললা ইতারা কোশিস গরত দে তো ভাই এন সারে হরাব বানন মানি পুরা রোহিঙ্গা কমরে হরাব বানন আর সারে টেরোরিস্ট বানন মানি পুরা রোহিঙ্গা কমরে টেরোরিস্ট বানন ইতারা যদি টেরোরিস্ট বানাই দিলে পুরা রোহিঙ্গা কম টেরোরিস্ট কেয়াল্লা হইলে যিবা নেকি আরসা নামৰ তঞ্জিম যিবা আছে ইবা বানাই ইবা বন্যে দে আৰা ফুৰা ৰোহিংগা কমৰ গোটতো বন্যে দে গোৱা জামাত যিবা নেকি আরসা অকিন বলি হয়েরা আছে ইতারা মানে কি হামঘৰত দিও তোদের কোরআন কোরআন শরীফ হাদিস লৈ রে তো আর হদিন জিন নাকি আর আর আজাদিন আসাদ দে আর আর বরবাদি সাধ্য হদিন এট্টিভিস কোয়ালার নাম নলর অনারার অনরা হন হন অনরা নিজে বাজে জানো দে ওইব অনারা নাম লোৱা হরিব অনারা ইশরাতে হইলে বুঝিবা তো এই তারা টিয়া দি ইতারা গিয়া করাই নিল্লা গড়াদ্দা আছে ও বুঝনে তাই আর এক কাদা যিমানে কি forty five forty five right আছে ফোর্টি ফাইভ রাইট হয়ে যিমানে কি গোয়া তঞ্জিম আছে ইবার তরফতুন তাতে টুইটারের মধ্যে টুইট গুছে তাহাগি অত টুইট গুছে যে মানে কি ই ন তাতে গোয়া মানুষ এন্দিল্লা মানছে সদিন মানছে টিয়া টুয়া হাবাইরে ফোর্টি ফাইভ রাইটর জিম্মাদারক কলরে হাতত লইরে গড়াইয়ে এন্দিল্লা মানে কি খেমেঞ্চা করা যার এন্দিলা বুঝা যার ইতার আর গিয়া তু বুঝনে তো এই এডে আর রোহিঙ্গা কম আর হাই এন লয় রে যে তারা নাকি বরবাদি সাধ্য হদিন আছে দে ইউরোপ আমেরিকার মাদে ইতারা ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভ রাইটর জিম্মাদার কল লইরে মশারা গড়িয়ে কেসু টিয়া টোয়া গলাই দি বাদে মিলিয়ন মিলিয়ন বেশি বেশি টিয়া গলাই দি বাদে ইতারা তারা গোয়া পুরা রোহিঙ্গা কমরে টেরোরিস্ট বানাইতো স্যার খারাপ গ্রুপ বানাইতো স্যার বুঝনে তই উগুৱা মানে সি এতিয়া টেৰৰিষ্ট বানন মানে আৰু চাৰে টেৰৰিষ্ট বানন মানে পুৰা ৰোহিংগা কমৰে পুরা রোহিঙ্গা কমর মশলারে হঁসরি দন বুঝনে তো এন্দিল্লা কিছু মানছে এন্দিল্লা ফোর্টি ফাইভ রাইটর জিম্মাদারক লইরে মশার আগুরি ভাত দে এন্দিল্লা মানে কি ইন্নানরে গজ্জিতে বোঝা যায় বুঝনে তো জেথারা নাকি হাজগুড়ি আর সারে টেরোরিস্ট বানাইতো শহর অন্যরা সর্দি কি অনারা কি শ্রদ্ধা অনারা নুনি রোহিঙ্গা কম লইলে এন্দে হদ্দুর দরদ দাহ অত্তর গদ্দরে কনফারেন্স গর অত্তর গদরে রোহিঙ্গা কমর মুন তো আয়ারে গেন্দে গম কলো ও তো আগা গুজা হারে যে আগা তো হানি ডালো হ্যাঁ তোরা নুনি রোহিঙ্গা কম কমর ওয়াফেসি সর হদ নুনি হ্যাঁ আর যদি তোমরা যদি ওই আর সারে ফুরাই ফেলো তোমরা আর সারে ফুরাই ফিল তো সর আর সারে টেরোরিস্ট বানাইও ফরাগ্য কি লাল্লা ইতারা তোর মজবুত গরি গো লানা কায় আপুয়ে বানাই ফারি পেদা আছে না জেতারা নাকি বাদ দেশের মাদে গুরুত্ব আছো বুঝছো না জেতারা নাকি ইউরোপ আমেরিকার মাদে গুরুত্ব আছো অনারার গাইডত তুটি আহসা করি হরে ইতারা তোর গুয়া স্ট্রং ইতারা তোর গো মজবুত রোহিঙ্গার সেল ডিফেন্স করি পারলা গুয়া গ্রুপ বানাই ফারি পেদা আছে না জীবনত না ফারিবা বুঝছো না অনারা তো এই শরীর নাইও আল্লাহরে আল্লাহর মাদে অনারারে এত দিলি নাম দিও আল্লাহরে আল্লাহর তরফত অনারারে অনারার কোয়ালতি নলে কিও যিবা নেকি রোহিঙ্গা কমরে সেল ডিফেন্স গরিব আল্লাহ হয়ে গুয়া লানা কা পয়দু বানা দিব আল্লাহ বুঝনে তাই তোমারা সদ্যে রোহিঙ্গা কমরে মানে কি ইতারা যে দূরত থাকবে তো গজে নিল ও গাঁড়ার ফেক্ট চলাই ফেললে ওর এন হয়ে কান অনারা বাফ দৈত ফারে অন্যরা নান গল্ল তৈব কিয়া হইলে এখন মানুষ আগে হয়ে ফান আগে হয়ে হন হই আর রোহিঙ্গে কম বেকুবর হালতত নাই বুঝনে ওনারা তো দিক্য দেখর বুঝনে আর বেকুব বানাইও না ফারিবে ইও বুঝনে তো এড়ে জিন নিকি হদিন এট্টিবিস কলাই কলাই রে একিয়া তিকিয়া ঘুরে দা আসিয়া বিকি ইতারা ইতারা গরাত দে বুঝনে ভাই আইন যে তারা নাকি হাঁসগুড়ির নাম নলর বুঝনে অন্যরা বিক্রি ইয়ার আগে হইলাম এখনও হর ওনারা বিক্রি নেট টেবিলে তাইরে ওনারা হাজগুড়ি এদু মানিছে আর নডর টিভি কলে হর দে তোমরা টেবিলে টাই হাম করো হদুগুন ইয়ার আগে দাওয়াত দিয়ে আছে বুঝনে থই ইয়া দাওয়াত দিয়ে আছে তো তারপরেও তোমরা কবুল নগরীয় রে তোমরা যদি হান্ডা ভাড়ার মানি হান্ডা ভাড়ি জোর মানি তোমরা রোহিঙ্গার হক নসর বুঝনে তোমরা সদ্দে রোহিঙ্গা কমর পরবাদি রোহিঙ্গা ক মা গন্যা বানায় রাখি বললা তোমরা সদে তোমার ইন্টেনশন হবি ইয়ান বুঝছো না তোমার এরেদা জিয়ান আছে ইয়ান আর এটা মজায় মজায় হাইম বিদেশত আই গই হারি তারা জিন্দি লব গই তোরা আমরা তারা নাম ওর টিয়াটা ভাইলি হনবতা চলি জঙ্গই রে ওনারা হইতে পারি কে বাপ রইব ওনারা ইন্দান গল্লত হইব বুঝছো না তো তোরা মানে কি একশো টেরোরিস্ট বানাতে চাইলে ইয়ার আগে ছ যে নাকি আফগানিস্তান আমাদের তালিবান হয়ে আছে ফুরা গিয়া মাঝে এন্দিল্লা হুদুন গিয়া ফৌজ অকল আমেরিকার ফৌজ নেটো ফৌজ ও দুগুণ দিল আফগানিস্তানের মাঝে বুঝছেনে ইবারে আজারবার টেরোরিস্ট সারাঙ্গ মাঝে দিয়ে তো তারপরেও তালিবান লো জিতিকে কেন পারে হ্যাঁ ইতারা তো আল্লাহ হাতত আসছিল কোরআন শরীফ হাতত আসছিল তারা আল্লাহরে পাক্কা বিশ্বাস করতো এত আল্লাহ লাস্ট হতো এত্তর পাওয়ারফুল কন্ট্রি ওই বাদে আমেরিকা আর ওই দেশ গসা দিয়রে যার দেশে তাতো জাগো ফুজে বুঝনে হ্যাঁ যার দেশে তাতো জাগো ফুজে তো ইয়াইও তোমরা এসব যদি আর সারে হরাক বুরুক বানাই দইলে কিন্তু বানাই পারিবা কিন্তু আর সাহ দিবা কিন্তু লারি না পারিবা নলরিব ইউ তেলেন দিল্লা গিয়ালয়রে কোরআন শরীফ দিল্লা আল্লাহরে হাতত লইরে লাইমে দে তারা কিন্তু নলরি বুঝো বুঝনে যে দিল্লা নাকি তালিবান নলরে বুঝনে তো তালিবান হবার হওয়াজার বার হদগুণ কান্ট্রির নেটু নেটুর দেশত দ বেখিলিনে মানে কি মিয়াই বা দে আফগানিস্তানরে হন দিল্লা গুজি হ্যাঁ লাস্ট তো সেলেন্টারে যা গুজুয়া ইয়াইও তো দে তোমারা বেখিলি নুতুনু তোমারা বেকিলিন বাদে বর্মা ফুরা কমত তুন আর সার মন তু একদিনে নুগ্গা টাইমে সেলেন্টার হয়ে দিলা নাকি আমেরিকা আফগানিস্তানতো গিয়ে গৈ দিলা তোমারা তুনো সেলেন তার ওই বাদে আর আসার মন তো আবরিব দিলা গঠাই মাইব তোমরা যেহেতু কোশিস করিবা ঘর তো তোমরা কোশিস ঘরত দিয়া নিয়ে আনল্লা যিবা নাকি পাকিস্তান মাদে বড় কইব ওআইসির ইবান মাদে তোমরা আর সারে আর সাইন দিলা হারাপ করত দে আর সাপ হদিবা হারাপ জামাত ইতারা তোমরা রে কিছু নগরিও মদত সদত কিছু নগরিও দিলা করে তোমরা হারাপ গুণ হারাপ গ্রুপ বানাই পারলা গো কুচি করত দে না যে জীবন তো তোমার ইন না কাম হইব লাস্ট তো আই দে আর সার মন তো হাল্লা জুকাই দে আল্লাহ আর সার আর সার মন তো আই দে জেন্দিলা নাকি তালিবানের মন তো আমেরিকা সরি হয়ে রে হান্দরিও গিয়ে এন্দিলা তোমার না যা ফুরিব দগ্গ ঠাইমাইব পরমা কম মক কম যে দুর্নীতি রোহিঙ্গার হেলাপ করত দাস নাম নদরিম তোরা তো নিলে গোয়া সরি খোয়া ফুরিব দুগ্গ টাইমে বাবা এন বুঝনে এতাল্লাহ দেবী এদুন প্রপাগেন্ডা ইন নগরী একান্ন একান একান্ন একান ইক্কে বাজাইতে চাইবা না আর সার ইক্কে বাজাইতে চাইবা না জুয়ান স্টেটমেন্ট নেলাইবা না হ্যাঁ হ্যাঁ তো দিলাগুড়ি হরাপ গ্রুপ বানাইতে সৌধ কিন্তু আল্লাহ রাজি থাকিলে তোমরা জীবনত না পারিবা বুঝনে আল্লাহ যদি ইতার আল্লাহ রাজি আছে তৈলে বুঝনে এত হদ্দে ইতারা তারা তো তারা দা হাজার আর আল্লাহ আল্লাহ রাজি দিন নান কিয়া দা ইতারা পাঁচ বছর ফানের তানি হয়তো আল্লাহ রাজি নইতো বলি ইতার আল্লাহ আল্লাহ রাজি দে আল্লাহ ইতারা এডে তাই ফেরত দে বুঝনে তোমার আল্লাহ আল্লাহ রাজি নাই বুঝনে সাফ সাফ করি দে তোমার আল্লাহ আল্লাহ রাজি নাই দে ইন্নান আল্লাহ তোমরা নামাজ দোয়া টাইম মজিম নফর থারে তোমার আর ভিতরে ইমান নাই বুঝনে থই যেতারা নেকি ইমানৰ চাহতে যেতাৰা নেকি আল্লাৰে হাতত লৈৰে আৰু ৰোহিংগা কমৰ হক লৈ দিব লাচাৰ তাৰাৰে তোমাৰ টেৰৰিষ্ট বানাই তো চৰ তই তোমাৰা বেইমানকল তোমাৰাও দাদা আৰি নাভাৰিবা লাষ্টত আইৰে চেলেণ্টাৰ হোৱা ফুৰিব বুঝনে এত লাহদ্দে আজ্য টাইম আছে অন্যরা দুম প্রপাগেন্ডা নগরীয় রে বুঝনে অন্যরা এটু গুণ গিয়াকল নগরীয় রে মানে কি বেক্ষিন এর টেবিলে তাইরা হাম গরিয়রে আর রোহিঙ্গা কমর হক করে লই দ লই হইল দে রোহিঙ্গার কমরে সকলো দিয়ে হইলে বেকিন টিভিলেও তাইরা হাম করো বুঝনে তো ইয়ান খেললা গড়া বাইয়ে ঠিয়া দি গড়া বাইয়ে এন্দিল্লা সদুন মানুষের হাত আছে দে আর তো জানা আছে বুঝাত মাদে আইয়ের বুঝনে বেশি মানুষের হাত আছে ইতারা টিয়া দিয়ে ইনান বাংলাদেশের পুলিশ সকলরে গড়া বাইয়ে ইয়াত উতারারে টিয়া দিয়ে রে তোমরা সুরা ইন্তুরাইম হয়ে রে গড়া বাইয়ে দে ইনান এইটার আর গিয়াত তো হাজার তারা হঠাৎ তুই তারার সকল তু ইন্নান বাসির বুঝছো না মানুষ তো গবাদিয়ান হরিব ইতার হঠাৎ এদ্দ ইতারার মুখে গবাদের বুঝছো না এতলা হদ্দে ইনতু যেবা নাকি যমুনা টিভির মাদে আর সাইয়ে যেবা নাকি ইন্টারভিউ দিবা আদালত আর সাক্কা মানে কি দুনিয়ার নজর মাদে বালা হয়ে উড়িয়া সে হাজার বার আবার আর একখান বাহানা নেলায় আর একখান নেলার দি বারবার কাইন্দা নুড়িয়াই হ্যাঁ তুলে মুহিবুল্লার কাঙ্ক্ষা উড়িয়াই ইয়ার আগে গুণ ডহর ডর লেডার কল অন্য অন্য বর্মা কল মারে ফেলা দে মগ বর্মা ইয়া বলা হরি গিলা তোমরা হ্যাঁ হ্যাঁ তো এত লাহুদ্দে মিস্টার মুহিবুল্লাহ সাফুরের ইনাম আর সাত্তর হতুল্লু মাজ্জেদের নাম হনো সবুত দাহানা যার পুজনে বলকে নাম অন্যরা জিন্দগি অ্যাক্টিভিস্ট লাইডার কলরে তোমরা মারাইও ফারে বুঝো না এত লাহুদ্দে তোমরা যদি আর সারে দুনিয়ার মনটো যদি টেরোরিস্ট বানাইতো সহ্য হইলিও কিন্তু তোমার আর বেকিন না কাম বা এন বুঝনে এত লাহদে বেকিন টেবিলত এক তাফা কথাই বাদে এক টেবিলত হাম করি বাদে আর রোহিঙ্গা কমরে হক করে লদি বল্লা কোশিশ করে বা এন বুঝনে হতালাম বই গিয়ে হ্যাঁ দূরে রাখি দিল সালাম আলাইকুম